রাজিয়া সুলতানা জানতে চেয়েছেন পার্লারে চুল রিবন্ডিং কোকড়া চুল সোজা করা যাবে কি না কোকড়া চুল সোজা করা যেতে পারে এটাতে আপনার সৃষ্টির ভিতরে পরিবর্তন বলতে যেটা বোঝানো হয় খুব সেটা সরাসরি হচ্ছে বলেই মনে করি না আমি কারণ আপনারা জানেন যে কোরআন করিম আল্লাহ সুমতাল্লাহ বলেছেন লাউদ্দিল আলী খালকিল্লা আল্লাহ সুমতাল্লাহ সৃষ্টির কোনো পরিবর্তন করা চলে না অতএব সরাসরি সৃষ্টির পরিবর্তন বা বিকৃতি এই টাইপের যদি বোঝা যায় তাহলে সেটা জায়েজ নেই কিন্তু কোকড়া চুলকে সোজা করা যেতে পারে ইনশাআল্লাহ বিদিনলা ফারজানা জান্নাত আপনি জানতে চেয়েছেন মুখের লোম তোলা যাবে কি না তুললে গুণা হবে কি না মুখের লোম এটা তোলার বিষয়ে অনেকগুলো কথা রয়েছে আপনার অনেকেই এটাকে নিষেধ করেছেন কেউ কেউ অনুমোদন করেছেন নিষেধ করেছেন একটু আগে যেটা বললাম ওই গ্রাউন্ড থেকে অর্থাৎ আল্লাহর সৃষ্টির পরিবর্তন এটা নিয়ে যদি বিরক্তিকর হয় কষ্টকর হয় তাহলে সেটা ভিন্ন কথা জায়জ হতে পারে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তারপর আরেকটু বিস্তারিত আলোচনা এটা নিয়ে করতে হবে আমরা দেখি সংক্ষিপ্ত কোনো শর্ট ক্লিপ এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এমনি জাহাঙ্গীর আলম মোনা জানতে চেয়েছেন মহিলা মানুষ কোনো কিছু জবাই করতে পারবে কি না হ্যাঁ পারবে জবাই করার ব্যাপারে পুরুষ বা মহিলার কোনো পার্থক্য নেই কোরআন দিচ্ছে কোথাও বলা হয়নি যে যে পশু আমাদেরকে আল্লাহ সুমাতাল্লাহ খাওয়া হালাল করেছেন সেটা জবাই করার জন্য কোনো পুরুষ শর্ত এরকম কথা বলা হয়নি বরং বিসমিল্লাহ বলে জবাই করলে যে কোনো মুসলমানের হাতে জবাই খাওয়া যাবে এমনকি আহলে কিতাব হলে তার জবাইও খাওয়া যাবে জবাই করা পশুও খাওয়া যাবে এরপরে আব্দুল হান্নান জানতে চেয়েছেন স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলে তাহলে কি ধরনের পাপ হবে স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলে তাহলে সেটা অবশ্যই অন্যায় গুণা হবে এতে কোনো সন্দেহ নেই এমনকি যদি কোনো যৌক্তিক কারণও হয় স্ত্রীর উচিত নয় স্বামীর গায়ে হাত তোলা কারণ এটা বড়র প্রতি অসম্মানের অংশ স্বামীকে সম্মান দেখানো বউকে সম্মান দেখানোর নির্দেশ আমাদের নবী ইসলাম দিয়েছেন তিনি বলেছেন লাইসা মিন্না মাল্লাম মাল্লাম ইয়ারহাম আলা ওয়ালাম ইয়কের কাবিরানা যে ব্যক্তি আমাদের ছোটকে সম্মান করে না বড়কে শ্রদ্ধা করে না সে আমাদের উন্মত নয় অতএব উম্মত নয় এরকম কথা নবী সাল্লাহ সাল্লাম কোনো কাজের ক্ষেত্রে বললে সেটা অত্যন্ত মানে সেই সংশ্লিষ্ট অপরাধটা বা কাজটা অনেক জঘন্য হয়ে থাকে বিধায় বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে সাজ্জাদ হোসেন তুষার জানতে চেয়েছিলেন গর্ভবতীদের রোজার বিধান কি আমার স্ত্রী চার মাসের প্রেগনেন্ট ভাই সাজ্জাদ গর্ভবতীরা রোজা রাখার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তারা রোজা রাখবেন তাদের যদি এমন অবস্থা হয় যে রোজা রাখতে গেলে চরম কোনো পরিস্থিতি তারা মুখোমুখি হবেন নিজের জীবন হুমকির মুখে থাকবে বা গর্বের সন্তানের জীবন হুমকির মধ্যে থাকবে এরকম যদি হয় শারীরিক অবস্থা একজন দিনদার ডাক্তার যিনি রোজার গুরুত্ব বুঝেন পরিপূর্ণভাবে নিজে রোজা রাখেন বা রোজার গুরুত্ব বুঝেন সেই সাথে তিনি ডাক্তারও ভালো তিনি যদি পরামর্শ দেন যে না আপনি রোজা রাখতে পারবেন না রাখলে ক্ষতি হবে তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রেখে ওই দিনগুলো পরবর্তীতে আল্লাহ তালা তাকে যখন তৌফিক দেবে তখন রেখে দিতে হবে কাজা করলেই হবে কাফারা দেওয়া লাগবে না গুণাও হবে না আর যদি সেরকম পরিস্থিতি না হয় তাহলে তিনি রোজা রাখবেন রোজা রাখার ক্ষেত্রে তিনি আপনার একটা পরামর্শ মেনে চলতে পারেন সেটা হলো দিনের বেলায় তিনি ঘুমাইলেন এবং রাতের বেলা তিনি কাজ করলেন যদি রাতভর জেগে তিনি তার কাজকামগুলো করেন যেগুলো দিনের বেলা তিনি করে থাকেন এবং দিনের বেলা যদি তিনি ঘুমিয়ে থাকেন ফজরের পর থেকে জোহর পর্যন্ত জোহর পরও একটু ঘুমিয়ে নিলেন তাহলে কিন্তু ঘুমে ঘুমে তার দিন পার হয়ে যাবে রোজা রাখাটা তার জন্য সহজ হবে অতএব এভাবে তিনি রোজা রাখতে পারেন আর যদি সেটাও তার জন্য কঠিন হয়ে যায় তার মাসাল আমরা একটু আগেই বললাম কি শামিমুল ইসলাম মজুমদার জানতে চেয়েছেন রমজানে শুতে যদি কোনো মহিলার বাচ্চা হয় তাহলে পরের রোজা কি করবে রমজান শুরুতে রমজান শুরুতে যদি কোনো মহিলার বাচ্চা হয় তাহলে পরের রোজা কী করবে বা শামীম যদি রমজান মাসে কোনো মা বোনের রোজা রাখতে না পারেন নেফাসের কারণে অর্থাৎ প্রসব পরবর্তী যে আপনার রক্তস্রাব দেখা যায় এটাকে নেফাস বলা হয় এই নেফাস চলাকালীন সময়ে রোজা রাখা নিষেধ যার কারণে রমজানের শুরুতে যদি কথা কথা ফার্স্ট অথবা সেকেন্ড রমজানে অথবা রমজান এক দুদিন আগে বা যখনই হোক যেই কয়টা দিন নেফাসের মধ্যে থাকবেন তিনি সন্তান পর প্রসব পরবর্তী ব্লিডিং যতদিন দেখা যায় এটাকে নেফাস বলা হয় এটা সর্বোচ্চ মেয়াদ হলো চল্লিশ দিন এই সময়ের ভেতরে যদি রমজানের পুরো মাসে দিন রোজা রাখতে না পারেন অথবা কিছুদিন না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে এই রোজাগুলো তাকে পরবর্তীতে রেখে দিতে হবে যখন তিনি সুস্থ হবেন স্বাভাবিক হবেন ইনশাআল্লাহ তখন তিনি এগুলো রেখে দিতে হবে এমডি বাসির আহমেদ জানতে মহিলাদের চুল বিক্রি করা যাবে কিনা এখন তো অনেক মহিলা চুল জমিয়ে বিক্রি করে এটা যায় আছে কিনা না ভাই বাসির যদি কোনো মা বোন চুল জমিয়ে তারপরে বিক্রি করেন তাহলে সেটা জায়জ হবে না কারণ মানুষের শরীরের কোনো অংশ কোনো অঙ্গ বিক্রি করা ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকে জায়জ নেই এগুলো আমাদের ই আমানত চান্দের রোজেনাজ দে মাস্ত এগুলো আমাদের কাছে আমানত আল্লাহর পক্ষ থেকে এগুলোর মালিক মূলত আল্লাহ সুমাতালা যার কারণে আমাদের কোনো শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমরা বিক্রি করা যায় নাই কোনো প্রয়োজনে কাউকে দান করতে হলো তার উপকার উপকারার্থে সেটা ভিন্ন কথা কিন্তু বিক্রি করার কোনো সুযোগ নাই মেহেরুন নিসা জয়া আপনি জানতে চেয়েছেন ব্যাংকে চাকরি করা কি হালাল বোন মেহরুন নিসা সুদী ব্যাংকে চাকরি করা যদি এমন কোনো পদের চাকরি হয় যার সঙ্গে সুদের সম্পর্ক সরাসরি রয়েছে তাহলে সেটা জায়জ নেই কারণ হলো রসুল করিম সাল্লাহ সাল্লাম অভিশাপ করেছেন সুদের লেখক সুদের সাক্ষীদাতা সুদ সংশ্লিষ্ট যারা আছেন সরাসরি প্রত্যক্ষভাবে যারা সুদের সাথে সম্পৃক্ত আছেন তাদের প্রতি অতএব আমাদের উচিত হবে না সুদের কোনো প্রতিষ্ঠানে সুদের সরাসরি প্রত্যক্ষ সহায়তা বা সুদের সাথে সংশ্লিষ্টতা এরকম কোনো পদে চাকরি করা কিন্তু যদি এমন কোনো পদে চাকরি করেন যে পদে সুদের সাথে সরাসরি সম্পৃক্ততা নাই তার ইনশাল্লাহ বিদিন আপনার চাকরি সেখানে করতে পারবেন আর যে ব্যাংকগুলো সুদি ব্যাংক নয় ইসলামী ব্যাংক সেগুলোতে চাকরি করা যেতে পারে এজন্য যে তারা সুদমুক্তভাবে ব্যাংক পরিচালনা করার জন্য বদ্ধপরিকর অঙ্গীকারাবদ্ধ যদিও তারা সেটা পরিপূর্ণভাবে করতে পারেন না আমরা জানি নানা কারণে সেটা তারা পেরে ওঠেন না সদিচ্ছার যেমন অভাব আছে আবার তেমনিভাবে আপনার অনেক ক্ষেত্রে অনেকগুলো বাইন্ডিংস আছে সব মিলিয়ে হয়ে ওঠে না সেজন্য আমরা বলি যে বিকল্প যদি কারোর কাছে কোনো চাকরি থাকে তিনি অবশ্যই এগুলোকে এটাকে ইসলামী ব্যাংকগুলোতে চাকরির জন্য চাকরির জন্য চেষ্টা করবেন না বা চাকরি করবেন না যদি তার আর কোনো উপায় না থাকে অন্য উপায় থাকে তাহলে ইনশাআল্লাহ আবিদুল্লাহ তার জন্য এটা জায়েজ হবে অর্থাৎ তাকোয়া হবে পরিহার করতে পারলে আর না হল করলে আপনার না জায়েজ বা হারাম হবে না মহানুর বিনতে ওমর আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ পিল খেলে গুণা হবে কি না জন্ম নিয়ন্ত্রণ পিল খেলে যদি স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় তাহলে সেটা গুণা হবে আর যদি স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় এবং অস্থায়ী পদ্ধতি হয় তাহলে গুণা হবে না সাজিবুর রহমান মিলন জানতে চেয়েছেন দেবর কি ভাবির সাথে মোবাইলে কথা বলতে পারবে আদিসে আরসে নবী আলাইসাল্লাম বলেছেন আল হামরু আল মৌত দেবর হলো মৃত্যু মৃত্যুকে দেখে মরণকে দেখে তোমরা যেরকম ভয় করো দেবরকে দেখে সেরকম ভয় করিও ঠিক তেমনিভাবে পুরুষদের জন্য শ্যালিকারা হলো মৃত্যু শালিকাদেরকে এরকম দেখে ভয় করা উচিত যেমন ভয় করা উচিত মানুষ মৃত্যুকে দেখে তার মানে এহাদিসের মাধ্যমে নবী আলাইসাল্লাম তাদের ব্যাপারে সাবধান হতে বলেছেন আমাদেরকে অর্থাৎ সাপ যেরকম মানুষের জীবনকে শেষ করে দেয় এই দেবর এবং শ্যালিকা এরা এদের সাথে সক্ষতা মানুষের ইমানকে আমলকে নষ্ট করে দিতে পারে এজন্য একজন মানুষ মুসলিম এ বিষয়ে সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন তবে প্রয়োজনে কথা বলা যাবে যদি একান্ত প্রয়োজনীয় কথা হয় সেটাকে কোমল সুর করে বলবে না সাধারণভাবে বলবে আল্লাহ সুমতা বলেছেন যদি তার কোনো পুরুষের সাথে কথা বলতে হয় তাহলে ফলা তাহনা আলবুল কৌল তার জন্য কথাকে তোমরা কোমল করবে না যেটা মেয়েরা সাধারণত অন্য পুরুষের সাথে কথা বললে একটু মিষ্টি সুরে কথা বলে ছেলেরাও মেয়েদের সাথে কথা বলে মিষ্টি সুরে কথা বলে তো এটা যায়জ নাই এটা করা মানে হলো ফেতনার দুয়ারকেও মুক্ত করা বরং সাধারণভাবে স্বাভাবিকভাবে বলবে কেউ কেউ কর্কশ করতে পারেন আসলে কর্কশ না আল্লাহ সুমতাল্লাহ বলেছেন ওয়াকুল না কৌলা মারুফা সাধারণ এবং স্বাভাবিক কথা বলবেন অতএব প্রয়োজন হলে বলতে পার বিনা প্রয়োজনে বা যথাসম্ভব না বলে পারা গেলে সেটা মানে দূরত্ব অবলম্বন করে থাকা ভালো যেভাবে হাদিসে মৃত্যুর থেকে দূরে থাকতে বলা হয়েছে এবারও সেটা কিন্তু একান্ত প্রয়োজন হলে বলবেন কিয়া সুলতানা জানতে চেয়েছেন কোলবালিশ ব্যবহার করা যাবে কি না কোলবালিশ ব্যবহার করাতে কোনো অসুবিধা দেখছি না আপনার ইসলামী শরিয়াতে যেটা নিষেধ সেটা শুধু করা যাবে না কোলবালিশ ব্যবহার করতে কোথাও নিষেধ করা হয়নি রাজিন আহমেদ জানতে চেয়েছেন আইন পেশা কি হালাল আইন পেশা তবে কোলবালিশ ব্যবহার করার ক্ষেত্রে বলবো যারা অবিবাহিত তারা কোলবালিশকে এমনভাবে ব্যবহার করবেন না যা তার যৌন সুরসুরি জাগার কারণ হয় এটা একটা পরামর্শ থাকবে কারণ হলো যে বিষয়টি মানুষকে অন্যায়ের দিকে নিয়ে যায় সেটা থেকে মানুষ দূরে থাকতে হয় বিধায় সেই দৃষ্টিকোণ থেকে আপনি কোলবালিশ ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকতে হবে এছাড়া সাধারণ অবস্থায় কোলবালিশ ব্যবহার নিষেধ নয় এরপরে সুফিয়া আলম আপনি জানতে চেয়েছেন হারাম উপার্জনকারী প্রতিবেশী হাদিয়ার গ্রহণ করা যায় হবে কিনা আপনার প্রতিবেশীর হারামটা যদি হারাম আইনিহি হয় অর্থাৎ তিনি যে বিষয়টা আপনাকে হাদিয়া দিচ্ছেন সেটা আপনি জানেন চুরি করে আনছেন অথবা শুকরের গোস্ত বা হারাম কোনো কিছু সরাসরি জিনিসটা যদি হারাম হয় তাহলে সেটা তো গ্রহণ করা বা ভোগ করা আপনার জন্য জায়েজ নেই আর যদি হারাম লি আইনিহি না হলে এবং হারাম লি গাইরিহি হয় অর্থাৎ তিনি উপার্জনের কারণে হারাম হয়ে গেছে এমন কিছু আপনাকে হাদিয়া দিয়েছেন যেমন কথার কথা তিনি আপনার সুদের কারবার করেছেন তো ওই জিনিসটা মূলগতভাবে হারাম না কিন্তু উপার্জনের পদ্ধতিটা হারাম হওয়ার কারণে বিষয়টা হারাম হয়েছে এরকম যদি কোনো কিছু হয় তাহলে সেটা কেউ কেউ জায়েজ বলেছেন কিন্তু তাকুয়ার দাবি হলো সেটাও গ্রহণ না করা না করাই উচিত এবং আপনার ওই ব্যক্তির যদি মিশ্র উপার্জন থাকে অর্থাৎ হালাম হাবাম দুইটাই থাকে তাহলে আপনি আবার গ্রহণ গ্রহণ করতে পারবেন কিন্তু এক্ষেত্রেও যদি গ্রহণ না করে থাকেন সেটা হবে সবচাইতে বেশি তাকুয়ার দাবি যদি মিশ্র উপার্জন থাকে আর যদি পিওর শুধু হারামি উপার্জন থাকে তাহলে তো সেটা গ্রহণ করা উচিত নয় এরপরে ডালিয়া মাহিদ আপনি জানতে চেয়েছেন ইউটিউবে কোনো মহিলা কারির তেলাওয়াত পুরুষের সামনে শোনা যাবে কি না উচিত নয় কারণ কোরআনে করিমের তেলাওয়াত এটা মানুষ করার সময় এটাকে সুন্দর সুরে করেন কোমল সুরে করেন এবং সেটাই নির্দেশিত ইসলামে একটি হাদিসে রয়েছে লাইসামিন্না মাল্লাম ইয়াতাগান্নাবিল কোরআন কোরআনকে যে সুন্দর সুরে পড়ে সে আমার উম্মত নয় জাইয়নবী আসওয়াতিকুম জাইনুল কোরআন আবি আসওয়াতিকুম কোরআনকে তেলাওয়াতের সময় তোমরা তোমাদের বিভিন্ন সুর দ্বারা সাজাও সুন্দর করে তেলাওয়াত করে কোনো নির্দেশনা রয়েছে এই সমস্ত নির্দেশনার আলোকে একজন মুসলমানের উচিত নয় কোরআন পুরুষের উচিত নয় মহিলাদের কোরআন তেলাওয়াত শোনায় কারণ মহিলার কোরআন তেলাওয়াতের সময় সুন্দর কণ্ঠে তিনি করবেন তেলাওয়াত আর সেটা পুরুষ শুনে তার মনের ভিতরে বাজে চিন্তা আসতে পারে আসুক আর না আসুক এটা তার জন্য মহিলার গলার আওয়াজটাও ভয়েসটাও পর্দা সেই হিসাবে এটা বর্জন করা উচিত তার জন্য পুরুষের সামনে না শুনে আপনি মেয়ে মানুষ একাকি শুনবেন অথবা এয়ারফোন দিয়ে শুনবেন নাজিয়া জামান জানতে চেয়েছেন নামাজ না নামাজ পড়ে না বলে হাজব্যান্ডের সাথে বিছানা আলাদা করে থাকা যাবে নামাজ পড়ে না বলে হাজব্যান্ডের সাথে বিছানা আলাদা করে থাকা যাবে অর্থাৎ আপনার স্বামী নামাজ পড়ছেন না সেজন্য আপনি বিছানা পৃথক করবেন না আপনার জন্য এটা উচিত হবে না তবে যদি অভিমান স্বরূপ আপনি করেন এবং এ অভিমানে কাজ হবে বলে মনে হয় তাহলে অবশ্যই করবেন এবং আরও যত প্রকার অভিমান আপনি করতে পারেন তাকে বুঝিয়ে সমঝিয়ে অভিমান করে দাবি করে ভালোবাসা দিয়ে তাকে আপনি নামাজ পড়ানোর চেষ্টা করবেন এবং কোনোটাতে যদি না হয় তাহলে আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না ইনশাআল্লাহ হবিদুল্লাহ নিহারিকা নিহা আপনি জানতে চেয়েছেন ডিভোর্স দেওয়ার পর ওই বাড়িতে কি থাকা যাবে স্ত্রী হিসেবে ডিভোর্সের পর ওখানে থাকতে পারেন তবে যদি আপনার ফেরত নেওয়ার মতো ডিভোর্স না হয় এবং তালাকে মোকাল্লাজা হয় তৃতীয় তালাক হয় এবং আপনার ওই বাড়িতে থাকলে আপনার একে অন্যে জেনালিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ভিন্ন কথা সেটা না হলে স্ত্রীর তো ওই তালাকের পরে তার ইদ্যুৎ পালনের জন্য তার ব্যবস্থা করা স্বামীর কর্তব্য স্বামী যদি সেখানে থাকতে পারেন থাকবেন কিন্তু ফেতনা থেকে বেঁচে থেকে যদি করতে পারেন কোনো অসুবিধা নেই থাকাতে এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন স্ত্রী অসুস্থ হলে তার ফরজ রোজা স্ত্রী অসুস্থ হলে ফরজ রোজা পরবর্তী মাসে আমি অথবা দুজনে ভাগাভাগি করে রাখতে পারবো ফারুক ওমর ফারুক ভাইয়ের প্রশ্ন উত্তরে বলবো যে অসুস্থ হলে স্ত্রী তার ফরজ রোজা পরবর্তী মাসে ভাগাভাগি করে রাখতে পারবেন না যার রোজা তাকে রাখতে হবে তার তৌফিক হলে আর যদি তার স্থায়ীভাবে সামর্থ্য না থাকে তাহলে ফিদিয়া দিবেন তার পক্ষ থেকে ফিদিয়ার বিস্তারিত বিধান জেনে নেবেন ফিদিয়া মানে হলো তা প্রতিটা রোজার জন্য একটা করে আপনি ফিতরা পরিমাণ দান করবেন খাদ্য নেলুফা ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন মেয়েদের মাথার চুল উঁচু করে বাঁধা যাবে কি না না উঁচু করে বাঁধা যাবে না হাদিসে নিষেধ আছে বিশেষ করে ওটের পিঠের যে উঁচা অংশ ওইটার মতো যাতে চুল না থাকে মেয়েদের এবারে হাদিসে উৎসাহিত করা হয়েছে বিধায় এভাবে আমরা চুল বাঁধবো না বিশেষ করে বাইরে যখন যাব তখন হ্যাঁ বাসা যদি কেউ কোনো কারোর স্বামী দেখতে চান সেই ক্ষেত্রে তিনি করেন তাই সেক্ষেত্রে তার জন্য এই বিধান প্রযোজ্য হবে না কিন্তু সচরাচর আমরা বাইরে যখন যাব <coughs> এভাবে চুল বাঁধবো না অনেক মেয়েরা আজকাল এভাবে চুল বেঁধে থাকেন একটা স্টাইলে পরিণত হয়েছে আজকে না এটা অনেক আগে থেকেই এই স্টাইল চলে আসছে মাহফুজ নগা আপনি জানতে চেয়েছেন মহিলাদের সাদা স্রাব নামাজ হলে সাদা স্রাব নামাজে হলে অজু নষ্ট হবে কিনা জি হ্যাঁ সাদা স্রাব হলে অজু তো নষ্ট হবেই এরপরে শিরিনা জান্নাতি আপনি জানতে চেয়েছেন অজু করার সময় মাথা মাসে করে ঘাড় মাসা করা যাবে কিনা মাথা মাসে করার পরে আমরা ঘাড় মাসা করব কিনা আমাদের দেশের কেউ ওনাউল্লাহ মাকরাম অনেকে এটাকে ঘাড় মাসা করার কথা বলেন কিন্তু আপনার এবং এর সম্পর্কে কয়েকটা রেবায়ত পেশ করা হয় আবার এর বিপরীতে এরাবেন স্কলারদেরকে আমরা দেখি ওনারা ঘাড় মাসে করাকে বিদাত বলে গণ্য করেন কারণ তারা মনে করেন যে ঘাড় মাসে করার বিষয়টি কোরআন সুন্না দ্বারায় বিশুদ্ধভাবে প্রমাণিত নয় হাবিবা বিনতে আলমগীর জানতে চেয়েছেন পিরিয়ড অবস্থায় কোরআন মুখস্থ করা যাবে কি না ফোন থেকে আমরা এই বিষয়ে বলেছি যে বিষয়টা নিয়ে বিতর্ক রয়েছে এবং মত পার্থক্য রয়েছে আপনি সবচেয়ে উত্তম হবে এই সময়টাতে কোরআন শোনা আর যদি কেউ হিফজের ছাত্রী হয়ে থাকেন তাহলে তার জন্য কাটা কাটা করে আলাদা আলাদা শব্দ করে যদি এই টাইমে না পড়েন তাহলে ভুলে যাবেন এ ভয় থাকে তাহলে আলাদা আলাদা করে আপনি পড়বেন অর্থাৎ একসাথে পুরো আয়াত না পড়ে ভেঙে ভেঙে পড়বেন যাতে করে আপনার মুখস্থ থাকে অর্থাৎ মুখস্থ রাখার সুবিধার্থে বা হিফজের স্বার্থে আপনার জন্য এক্সেপশন জায়জ হতে পারে ইনশাআল্লাহ ইমরান কবির আপনি জানতে চেয়েছেন বাড়ির মহিলারা রমজানে আমাদের রান্না করে খাওয়ায় এতে ওনারা কম ইবাদতের সময় পান এজন্য কি কেমতের দিন আমাদের জবাবদিহিতা করতে হবে ভাই ইমরান কবির খুবই দরকারি একটা প্রশ্ন আপনি করেছেন আমাদের মা বোনরা রমাদান করিমি রান্নাবাড়া করতে করতে তাদের অবস্থা কাহিল হয়ে যায় বেচারীরা খুব একটা এবাদতবন্দি করার সুযোগ পায় না তো আপনার জিজ্ঞাসা হলো এর জন্য আমরা পুরুষরা কি আমাদের দিন জবাবদিহিতার মুখোমুখি হব কি না যদি আমরা মেয়েদের উপরে অযাচিত কাজের বোঝা চাপাই দেই এবং তাদেরকে যদি আমরা খুব বেশি জোলম করি এবং অযৌক্তিকভাবে তাদেরকে যদি আমরা বিভিন্ন কাজ করতে বাধ্য করি তাহলে তো সন্দেহাতীতভাবে আমরা জুলমকারীদের কাতারে সামিল হচ্ছি এবং আল্লাহর কাছে সেজন্য আমাদেরকে জবদিহি করা লাগতে পারে তবে রমজান মাসে মা বোনদের কাজে বিশেষ করে লকডাউনের এই সময় আমরা পুরুষদের উচিত তাদের কাজে সহায়তা করা আমি আপনাদের অনেকের উৎসাহের জন্য বলা আমি নিজে আমার পরিবারের সাথে প্রতিদিন চেষ্টা করি রান্নাবাড়ার সহযোগিতা করার জন্য এবং এতটুকু কাজ করার চেষ্টা করি যাতে তার যথেষ্ট পরিমাণ হেল্প হয়ে যায় আমার দ্বারা যতটুকু সাধ্য করে আমি সেই চেষ্টাটুকু করি এটা আমাদের সবারই করা উচিত আমাদের পিনবী সাল্লা সাল্লাম তার বাসা বাড়িতে মেয়েদের কাজ কামে তিনি সহায়তা করতেন এবং ঘরোয়া কাজ কাজে কাজে কামে তিনি হেল্প করতেন আমাদের অনেকে আছি আমরা খুব আলিশান মোড়ে বসে থাকি বা জন্য আর মা বোনদেরকে একের পর এক অর্ডার এবং আমাদের চাহিদাগুলো বলতে থাকি সেগুলো প্রস্তুত করতে করতে তারা এবার সুযোগ পান না প্রথম কথা হলো মা বোনরা আমাদের এবাদতের জন্য যে সুযোগ তৈরি করে দিচ্ছেন তারা যে সেবা করছেন নিঃসন্দেহে এর জন্য আল্লাহ সুমাতাল্লাহ তাদেরকে আজর দিবেন প্রতিদান দিবেন কারণ কোনো এবাদত বন্দিগি ব্যক্তিকে সহায়তা করা সেটাও এবাদতের সামিল এবং সেটাও এবাদতের সব পাওয়ার মাধ্যম আর সেই সাথে আমাদের পুরুষদের উচিত যে তাদেরকে এবাদতের সুযোগ করে দেওয়া তারা এবাদতের সোয়াব পাচ্ছেন সেটা এক জিনিস কিন্তু এবাদত করে তৃপ্তি লাভ করা সেটা আরেক জিনিস সেই সুযোগটা তাদেরকে করে দেওয়া উচিত আর যদি অযাচিতভাবে তাদের উপরে বা অন্যায়ভাবে আমরা তাদের উপরে চাপিয়ে দিতে থাকি একের পর এক এবং কোনো প্রকার তাদের হেল্প সহায়তা না করি তাহলে অবশ্যই আমাদেরকে দিয়ে করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুন রোজন তোহা আপনি প্রশ্ন করেছেন মহিলাদের কাফে করণীয় কি বর্জনীয় কি দেখুন মহিলাদের এবং পুরুষদের এতেকাফের কথা একই অর্থাৎ করণীয় বর্জনীয়র ক্ষেত্রে ভিন্ন কিছু নেই এতেকাফ অবস্থায় দুনিয়াবি অন্য অন্য কোনো কাজে বাহিরে যাওয়া অন্য জায়গায় যাওয়া এটা উচিত নয় সেক্ষেত্রে এতেকাপ ভঙ্গ হবে সাথী জাহান এডি থেকে আপনি প্রশ্ন করেছেন মেয়েদের ঈদের নামাজের নিয়মটা বলবেন একই নিয়ম মেয়েদের জন্য পৃথক কোনো নিয়ম নাই সাধারণ অবস্থাতে ঈদগাহে মেয়েদেরকে যাওয়ার ব্যাপারে রসুল করিম সাল্লাহ সাল্লাম অনেক বেশি উৎসাহ দিয়েছেন এমনকি যে সমস্ত মেয়েদের ওড়না নাই তারা অন্য বড় ওড়নাওয়ালা মেয়েদের ওনার ভেতরে মাথা লুকিয়ে আস আসার জন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তারা যারা মাসিক অবস্থায় রয়েছেন তাদেরকে ওই অবস্থায় আসতে বলেছেন এবং এসে তারা জুমার ঈদের সালাত আদায় করবে না কিন্তু দোয়াতে জিকিরে সামিল হবে আনন্দে সামিল হবে সে নির্দেশ করেছেন অর্থাৎ মেয়েদেরকে ঈদের সালাতে আসতে বলা হয়েছে পুরুষরা যেভাবে ঈদের সালাত আদায় করবেন ঠিক কীভাবে মেয়েরাও ঈদের সালাত আদায় করবেন যেহেতু বর্তমান পরিস্থিতিতে একটা স্বাভাবিক পরিস্থিতি নয় বিধায় এখন মেয়েরা পুরুষদের সাথে ঈদের জামাতে সামিল হবেন না মসজিদগুলোতে এসে এরপরে নাজমুন নাহার জানতে চেয়েছেন ভিতরের নামাজে কি আয়তুল কুরসি পড়া যাবে আর অন্ধকারে কি পড়া জরুরি বোন নাজমুন নাহার ভিতরের নামাজে আয়তুল কুরসি পড়বেন কেন ভিতরের নামাজে আপনি দোয়া কোনো পড়বেন তবে হ্যাঁ সুরা কেরাত পড়ার জায়গায় আপনি পড়তে পারেন এরপরে ফাতেমা জান্নাত জানতে চেয়েছেন স্বামী যদি মুখে তালাকের কথা উচ্চারণ না করেন এবং কাগজ ও না পাঠিয়ে স্ত্রীকে কাছে স্ত্রীর কাছে নিজের কাছে রেখে দেন তবে কি শরীয়ত মতো তালাক হবে হ্যাঁ স্ত্রীর স্বামী যদি লেখেন এবং এই লেখাটা স্ত্রীকে তালাক দিচ্ছেন সেই সিদ্ধান্তটা তিনি লিখিত আকারে প্রকাশ করেছেন করে রেখে দিয়েছেন এরকম হয় তাহলে সেক্ষেত্রে তালাক পতিত হবে কিন্তু তিনি কেন লিখেছেন লেখার মিনিংটা কি তিনি কি এমনি দৃষ্টান্ত স্বরূপ লিখেছেন বা এই লেখা তিনি কখনো কার্যকর করবেন বা প্রকাশ করবেন বা এটা আপনার সিদ্ধান্ত আকারে নেবেন কখনো এরকম কোনো ব্যাপার স্যাপার আছে কিনা এ বিষয়ে তার কথাবার্তা শুনতে হবে তারপরে ডিসিশন চূড়ান্তভাবে দেওয়া যাবে এরপরে সাবরিনা বিনতে হক জানতেছেন ফেসবুকে বেগানা নারী বা পুরুষের ফ্রেন্ড থাকা যায় কিনা যে ফ্রেন্ড বা যে তথাকথিত আজকাল ফেসবুক বন্ধু আপনার ফিতনার কারণ হতে পারে সেটা না থাকাই উচিত সেটা না থাকা উচিত মেয়েরা মেয়েদের সার্কেলে যদি কাজ করেন এবং তাদের সাথে যুক্ত থাকেন সেটা হবে সবচাইতে ভালো পুরুষরা পুরুষদের সার্কেলে থাকেন কাজ করেন সেটা হবে সবচেয়ে নিরাপদ এবং সকলের জন্য কল সব দিক থেকে কল্যাণ করে ইনশাআল্লাহ বিদিনিল্লা এরপরে যদি একান্ত থাকে এবং ফেতনা থেকে আপনারা দূরে বেঁচে থাকতে পারেন তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই এটা বিষয়টা নির্ভর করবে যে আপনি কীভাবে আপনার মেয়ে বন্ধু বা ছেলে বন্ধু যারা ফেসবুকে রাখছেন তাদের সাথে আপনি কি আচরণ করছেন ইনবক্সে তাদের সাথে প্রয়োজনে অপ্রয়োজনে চ্যাট করছেন কি না তাদের পোস্টে কমেন্ট করে আপনি মজা নিচ্ছেন কি না এই বিষয়গুলোর উপর নির্ভর করবে আপনার এটা জায়েজ হওয়া না হওয়া এরপরে আতিকুর রহমান জানতে চেয়েছেন ফেসবুকে মেয়েরা ফেস খোলা রেখে গজল বা কোরআন মজিদ পড়তে পারবে কিনা না পাবলিকলি এরকম করতে পারবে না যেটা নারী পুরুষ সবাই দেখবে দেখলে সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন যদি এরকম করেন আর অন্যরাও গুণাগার হবেন সৈয়দ মিজু জানতে চেয়েছেন মহিলাদের এতেকাফ নিয়ে কিছু জানতে চাই বর্তমানে পরিস্থিতিতে অথবা যেসব মসজিদে মহিলাদের জন্য কোনো ব্যবস্থা নেই সেসব এলাকা মহিলাদের এতেকাফের বিধান কি তারা কি এতেকাফ করবে দেখুন মহিলাদের এতেকাফ নিয়ে ফোকাহ একরামের মতভেদ রয়েছে আমাদের দেশ ওলামা একরামের দৃষ্টিভঙ্গি হলো বা আপনার হানাফ মাজাব ওলামা একরামের চিন্তাধারা হলো তাদের ইস্তেহাদ হলো মেয়েরা বাসায় এতেকাফ করবে তার নিয়ম হলো তারা বাসায় কোনো একটা কক্ষে কোনো একটা জায়গা নির্ধারণ করবেন সেই কক্ষটাই তার বসবাসের জায়গা সেখানে তিনি সারা এতেকাফের সময়টুকু তিনি সেখানে কাটবে কাটাবেন অন্য কক্ষে যাবেন না একান্ত বাধ্য না হলে ওয়াশরুমে যাবেন এবং ওই জায়গা বসে থেকে শুয়ে দাঁড়িয়ে চলে ফিরে ওই জায়গার মধ্যে থেকে এতেকাফ করবেন সেটা একটা কক্ষ হতে পারে এটাকে আমাদের এতে এতেকাফ মেয়েদের এতেকাফের জন্য এই ফর্মেটের কথা বলেন এবং বিভিন্ন তাবিদের থেকে এবং বিভিন্ন ফোকাহেকরাম থেকে এ ধরনের মতের কথা পাওয়া যায় এর বাইরে আমরা দেখি মিডিল ইস্টের ওলামায়করাম সহ অন্যান্য ফোকাহেকরাম অনেকেই বলেন যে না মেয়েরাও এতে কাফ করবেন পুরুষদের মতো তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকলেন না থাকলে করবেন না তাদের বাসায় এতে কাফ করবেন না তারা কারণ বাসায় এতে কাফের বিষয়ে রসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে কোনো নির্দেশনা পাওয়া যায় না কোনো হাদিস থেকে কোনো নির্দেশনা পাওয়া যায় না এবং কোরআন করিম আল্লাহ সুমাতালা এতে কাফের বিষয়কে মসজিদের সাথে সম্বন্ধযুক্ত করতে করেছেন আল্লাহ তালা বলেছেন আন্তম আগে ফোনফুল মাসাজিদ তোমরা মসজিদে এতে কাফ রত রয়েছ একটা আলোচনা করতে গিয়ে আল্লাহ মসজিদের সাথে এতে কাফকে সম্বন্ধযুক্ত করেছেন বিদায় এতে কাফ মসজিদে লাগবে আর যে সমস্ত লামাইকরাম বাসায় মেয়েদের এতে কাফের কথা বলেন তাদের যুক্তি হলো যে মেয়েরা যেহেতু মসজিদে যাওয়ার ব্যাপারে ইসলাম শরিয়া তাদেরকে নিরুৎসাহিত করেছে তাদেরকে বাসায় এবাদত বন্দিকে এবং সালাত আদায় করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে সেই জায়গা থেকে মেয়েরা যদি বাসায় বসে এতেকাফ করেন তাহলে এটা তাদের মসজিদ সেই জায়গা থেকে তারা এতেকাফ করতে পারে বিষয়টা নিয়ে বিতর্ক রয়েছে মত পার্থক্য রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা গত লাইভেও সম্মত বলেছিলাম ডক্টর আব্দুল সালাম আজাদি হাফিজাহুল্লাহর ফেসবুক পেজে একটা গবেষণা লেখা আছে বেশ বড় আর্টিকেল পুরোটা পড়লে ইনশাল্লাহ আমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে আমরা বলবো এই পরিস্থিতিতে অনেক পুরুষরাও জানতেছেন বাসায় থেকে পড়তে পারেন কিনা তাদেরকে বলবো বাসায় কোনো একটা জায়গা আপনি নির্ধারণ করুন সেখানে আপনি নিজেকে বেঁধে ফেলুন এবং বিশেষ ইবাদতবন্দি করুন এবং এক জায়গায় না হোক পুরো বাসা ভিতরে থাকুন এবং বেশি বেশি ইবাদতবন্দি করুন সেটাকে আপনি এতে কাপ নাম দেওয়ার দরকার নাই আপনি এই শেষ দশককে এবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করলেন এইটুকু আল্লাহর কাছে আপনি এর কারণে আজর পাবেন ইনশাআল্লাহ ইদিনিল্লাহ এরপরে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো রায়হান কাইসার রিফাত আপনি জানতে চেয়েছেন দায়ুস সম্পর্কে কিছু আলোচনা করলে উপকৃত হবো আমরা সাধারণত যে যেরকম পর্দা মেনে চলি অশ্লীল উশৃঙ্খল নয় সেলোয়ার কামিজ প্লাস ওড়না অথবা শাড়ি এমনভাবে স্ত্রীকে নিয়ে ঘরের বাইরে বের হলে বা বের হতে বাধা না থাক না দিলে কি দায়ুস হয়ে যাব কিংবা স্ত্রীর শুধু চেহারা খোলা রাখলে অথবা স্বামী হিসাবে বাধা না দিলেও কি দায়ুস হয়ে যাব বাই রায়হান দায়ুস তো বলা হয় ওই ব্যক্তিকে আল্লাহ ইকিরফি আলিল খাবার যে ব্যক্তি তার পরিবারের মধ্যে নোংরামি এবং অশ্লীলতাকে আপনার প্রশ্রয় দেয় তো যদি কোনো স্বামী কোনো বাবা তার স্ত্রী সন্তান তা মেয়ে তার অধীনস্থ যারা আছেন তাদেরকে বেপর্দা চলতে গিয়ে বাধা না দেন তারাই দায়ুসের মধ্যে গণ্য হয়ে যাবে এখন কথা হলো আপনি যেটা জানতে চেয়েছেন যে খুব বেরিয়ে অশ্লীলতা করলো না সেলর কামিজ পড়ে গেল সেলর কামিজ পড়ে গেলে সেটাও একটা সৌন্দর্য সেটাও ঢাকা দরকার কোরআন নির্দেশ অনুযায়ী চেহারা ঢাকা দরকার তো এগুলো না ঢাকার ফলে কিন্তু একটা অন্যায় করছেন তিনি সেটাকেও যদি আপনি সম্মতি দেন এবং ইয়ে করেন তাহলে অবশ্যই আপনি এক অর্থে দায়ুস আপনি অর্থাৎ তার কিছুটা খাবাস কিছুটা অশ্লীলতা তো হচ্ছে এখানে সেটা তো আপনি অবশ্যই সমর্থন করছেন হ্যাঁ আপনি বলতে পারেন যে আমি জঘন্য কিসিমের দায়ুস হলাম না সাধারণ কিসিমের দায়ুস থাকলাম কিন্তু দায়ুস তো আপনি হলেন হ্যাঁ যদি আপনি তাকে নিষেধ করেন আপনার জায়গা থেকে আপনি দায়িত্ব পালন করেন তাহলে ইনশাল্লাহ বিদিনাল্লাহ আপনি এই অপরাধ থেকে মুক্ত থাকতে পারবেন ইবা আল নূর আপনি জানতে চেয়েছেন রুকু এবং সিজদা লম্বা করা যায় কিভাবে কি দোয়া পড়ে সিজদাতে তো আপনি দোয়া পেশ করতে পারেন কোরআন সন্না বর্ণিত দোয়াগুলো পেশ করতে পারেন বিষয় নফল সালাতে আর আপনার রুকুতে তসবি বেশি বেশি পড়লেন সে জাতীয় তাসবি বেশি বেশি পড়ে আপনি লম্বা করতে পারেন সুহান রব্বিয়াল আলা সুব্বুল কুদ্দুস রব্বুল মালাইকেত রোহ সুহান আল্লাহ হামদি সুহান আল্লাহ আপনি যত প্রকার তসবিহ রয়েছে সেজদাতে নবী সাল্লাহ সাল্লাম বিভিন্ন রকমের তসবি পড়তেন সেগুলো পড়তে পারেন অথবা আপনি যে তসবি জানেন শুধু সেটাই বারবার করে ধীরে ধীরে আস্তে আস্তে পড়তে থাকলেন তাতে ইনশাআল্লাহ আপনি সেজদা লম্বা এবং রুকু লম্বা করতে পারেন মোহাম্মদ আজহার উদ্দিন জানতে চেয়েছেন ছেলেদের জন্য জান্নাতের হুর আছে মেয়েদের জন্য কি আছে আল্লাহ সুমাতালা প্রত্যেকটা মানুষের চাহিদা অনুযায়ী তাকে নেয়ামত দিবেন মেয়েরা কিন্তু অনেক ছেলে সঙ্গী পেয়ে তারা আনন্দ পায় না আপনি যদি বলেন যে আমার কোনো মেয়ের এরকম আনন্দ পায় তিনি তো জান্নাতে আল্লাহ সুমাতালা তার ভিতরে সেরকম চাহিদা রাখবেন না বরং মেয়েদেরকে আল্লাহ সুমাতালা জান্নাতে তার অর্থাৎ জান্নাতি পুরুষের রানী করবেন অন্য যারা থাকবেন তারা সেবিকার মতো থাকবেন তারাও স্ত্রীর মর্যাদা পাবেন বাট দুনিয়াতে যিনি স্ত্রী থাকবেন তিনি থাকবেন মূল রানীর ভূমিকায় অতএব আল্লাহ সুমাতালা মেয়েদেরকেও আত্মাছাড়া বিভিন্ন হাদিসের আলোকে কেউ কোনো কোনো গবেষক বলছেন যে মেয়েদেরকে আল্লাহ সুমাতালা দিবেন না এমন কোনো কথা তো বলেন নাই তো আসলে এর বিশুদ্ধ উত্তর হলো যে ছেলেদেরকে আল্লাহ সুমাতালা একাধিক জীবন সঙ্গিনী দিলে তারা যে আনন্দ পান মেয়েদের ব্যাপারটা সেরকম নয় আল্লাহ সুমাতাল্লাহ তাদেরকে আনন্দিত করার জন্য তাদেরকে খুশি রাখার জন্য যা জানে আমাদের দরকার সেগুলোর বন্দোবস্ত জান্নাতে রেখেছেন এবং হাদিসে কুৎসিতে আছে আমরা জানি রসুল আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন হাদিসে কুৎসিতে আদাত্তু আবাদ ইয়াসলেহিনামা আলা আইনুন রাত ওলা উদ্দুন সামাহাত সামিহাত ওয়ালা খাতার আলা কালবি বাসার অর্থাৎ আমি আমার নেককার বান্দাদের জন্য এমন নেয়ামত রেখেছি যেগুলো কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি কোনো অন্ত কখনো কল্পনা করেনি যা পেলে যে সন্তুষ্ট হয়ে যাবেন তার জন্য আল্লাহ সুমাতাল্লাহ তা দিবেন আমরা এখান থেকে সেটা মেজারমেন্ট করা কঠিন হবে যে কে কী পেয়ে খুশি হবে থাকবেন ফাতেমাতুজ জাহিন আর সে আপনি জানতেছেন রমজানের শেষ দশ দিন মেয়েরা কী কী আমল করবে ছেলেরা যা যা আমল করবে মেয়েরা তা তা আমল করবে কোরআন তেলাওয়াত করবে জিকির আসকার করবে সারা জেগে থাকবে পরিবার লোকদেরকে জেগে তুলবে কোরআন তেলাওয়াত করবে দোয়া করবে জিকির করবে ইসলামিক বই পুস্তক পড়বে ইসলামী জ্ঞান অর্জন করবে সব ভালো কাজগুলো করবে অন্য পুরুষরা যা করেন মেয়েরাও তা করবেন এরপরে রোকসানা রিমা জানতে চেয়েছেন মেয়েদের কি পিরিয়ডের অর্থাৎ হাইজের সময় কোরআন পাঠ করা যায় আছে কি না অনেকবার প্রশ্ন করেছেন বোন রোকসানা রিমা এই বিষয়ে আমরা বহুবার উত্তর দিয়েছি আপনারা হয়তো পুরো লাইভ শুনেন না কিছু অংশ শুনে চলে যান সেজন্য আপনি আপনার উত্তর খুঁজে পান না আমরা এই বিষয়ে উত্তর অনেকবার দিয়েছি অন্যদের প্রশ্ন উত্তর থেকেও আবার জেনে নেওয়ার কথা যাই হোক পিরিয়ডের সময় মেয়েরা কোরআন তেলাওয়াত করবে কিনা এটা নিয়ে ফোকা একটা মতো পার্থক্য আছে এরা স্কলাররা বলেন বিশেষ করে বর্তমানে স্কলার যারা আছেন বিনবাজ ইবনুসামিন রহিমাল্লাহ সহ অন্য অনেকেই তারা বলেন সবাই বলেন যে মেয়েরা মাসিক অবস্থায় কোরআন পড়তে পারবেন স্পর্শ করতে পারবেন না তারা কোরআন পড়তে পারবেন কারণ তারা বলেন যে কোরআন হাদিসে পরিষ্কারভাবে মেয়েদের অবস্থায় কোরআন তারা অদরভাবে নিষেধাজ্ঞা নেই মেয়েরা সালাত আদায় করতে পারবে না অবস্থা জুমা আপনার রোজা রাখতে পারবে না এতে করতে পারবেন না তারা এই অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারবেন না এবং তফ করতে পারবেন না এর বাইরে স্বামী স্ত্রী সবাস করতে পারবেন এর বাইরে সব কিছু করতে পারবেন তো তারা বলেন কোরআন তালাত করা যাবে তবে এর বিপরীতে অনেক একরাম বলেন না জমহুর একরাম বলেন যে না কোরআন তেলাওয়াত করা যাবে না এবং যেহেতু মত পার্থক্য আছে আমরা বলি আর তাছাড়া যারা বলেন যে যাবে না তাদের দলিল হলো হাদিসে আর্সের রসুল করিম সাল্লাহ সাল্লাম রসুন যাদের গোসল ফরজ হয়েছে তারা যেন কোরআন তেলাওয়াত না করে তো মাসিক অবস্থায় গোসল ফরজ অবস্থায় থাকে মানুষ সেই জায়গা থেকেই তারা বলেন যে কোরআন তালাত করা যাবে না কোরআন তালাত শুনতে পারেন এতে কোনো সুন্দর সমস্যা নেই আর যদি কেউ হিফজের ছাত্রী থাকেন তেলাত না করলে তিনি ভুলে যাবেন এমন মনে হয় তাহলে সেই তিন তার জন্য ভিন্ন কথা তিনি মাহাজুরি সাহেব পড়তে পারবেন কেউ শিক্ষিকা তিনি ছাত্রীকে পাঠদান না করলে সে ক্ষতিগ্রস্ত হবে বিকল্প কোনো ভালো ব্যবস্থা নেই তাহলে সেক্ষেত্রে তিনি পড়তে পারবেন ভিন্ন কথা তার জন্য আর এমনি বাকি রাত তেলাওয়াত শুনবেন আর সিনেমা জানতে চাইছেন জেনার ক্ষমা হবে কি না জি সব ধরনের গুনারই ক্ষমা হয় আল্লাহ সুমাতালার কাছে ক্ষমা হয় না এমন কোনো গুনাহ নাই আল্লাহ সুমাতালার কাছে লজ্জিত হয়ে নিজের পাপের কারণে ক্ষমা চাইলে এবং ভবিষ্যতে আর করবেন না বলে প্রতিজ্ঞা করলে ইনশাআল্লাহ আল্লাহ সুমাতালা ক্ষমা করবেন এরপরে শাহানা সুলতানা আনিন আপনি জানতে চেয়েছেন আননি আপনি জানতে চেয়েছেন ফেতরা কি পরিবারের প্রত্যেক সদস্যের আলাদা আলাদা করে আদায় করতে হবে প্রত্যেক সদস্যের পক্ষ থেকে পরিবারের যিনি দায়িত্বশীল তিনি আদায় করবেন পরিবারের যিনি মূল কর্তা তিনি সবার পক্ষ থেকে আলাদা আলাদা হিসাব করে পাঁচজন সাতজন যে কেজন হয় পাঁচ সাতজনেরটা একত্র করে তিনি আদায় করে দিবেন তালহা তাবাসুম জানতে চেয়েছেন ছোট বাচ্চা কোরআন শরীফে পা দিয়ে ফেললে কি করণীয় কোনো বিশেষ করণীয় না তবে বাচ্চার পা যাতে না লাগে সেদিকে সাবধান থাকবেন কোনো কারণে দিয়ে ফেললে বাচ্চার জন্য তো বাচ্চা তার অসম্মান করে দেয়নি তা তার অসম্মান করা সে বুঝেও নেই বিধায় আপনার বা বাচ্চার কারো গুণা হবে না তবে যাতে বাচ্চা এরকম ভুল না করে সেজন্য কোরআনকে বাচ্চার লাগাল থেকে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করবেন আখি আফরিন তৃষা আপনি জানতে চেয়েছেন কীভাবে দোয়া করলে দোয়া কবুল হয় একটু বিস্তারিত বলবেন বোন আখি করবা দোয়া কবুলের জন্য আপনি প্রথম কথা হলো হালাল খাওয়ার চেষ্টা করবেন হারাম থেকে দূরে থাকবেন হালাল বক্ষণ করলে হালাল খেলে রোজা দোয়া কবুল হয় হারাম বক্ষণ করলে দোয়া কবুল হয় না এরপর কথা হলো খুব সিরিয়াসনেসের সাথে দোয়া করবেন আল্লাহ দিকে পণ্য মনোযোগের সাথে কেটে কেটে দোয়া করার চেষ্টা করবেন দোয়াতে আল্লাহর প্রশংসা করবেন শুরুতে রসুল আকম মধ্যে দূরত প্রেরণ করবেন এরপর মনে যে কোনো বৈধ চাহিদাকে আপনি পেশ করবেন এইভাবে দোয়া করলে ইনশাল্লাহ দোয়া কবুল হবে যদি কখনও কবুল হতে দেরি হচ্ছে মনে হয় তাতে অস্থির হওয়া যাবে না এরপরে মারজান আহমদ জানতে চেয়েছেন কেউ কোরআন হাতে নিয়ে মিথ্যা কসম করার পরিণাম কি খুবই জঘন্য কথা মিথ্যা কসম করা এমনি একটা কসম মিথ্যা কসম করা এমনি একটা অপরাধ এবং জঘন্য অপরাধ বড় ধরনের গুনাহের কাজ সেখানে আবার কোরআনকে হাতে নিয়ে নিলেন মানে আল্লাহর কালামকে আপনার মিথ্যাচারের জন্য আপনি মাধ্যম হিসাবে ব্যবহার করলেন সেটা তো আরও জঘন্য গুণা আল্লাহ তালা আপনাকে মাফ করুন এস এম খালিদ হাসান জানতে চেয়েছেন মেয়েরা নামাজ ইমামতি করতে পারবে কিনা না মেয়েদের সালাতে ইমামতি করার কোনো সুযোগ নেই শাহ এবং বিষয়ে পৃথিবীর কোনো স্কলারদেরই তেমন কোনো দিমত নাই রুচি আলম জানতে চাইছেন স্বামীকে না জানিয়ে দান করা যাবে কিনা আপনার নিজের টাকা থাকলে দান করতে পারেন আর স্বামী যদি আপনাকে কিছু খরচের টাকা দিয়ে দেয় সেখানে আপনি চাইলে দান করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু স্বামীর টাকা দিতে চাইলে তার সম্পদ অল্প স্বল্প দিলে নিতে স্বামী মাইন্ড করবেন না সেটা দিতে পারেন কিন্তু উল্লেখযোগ্য কিছু দিলে অবশ্যই তাকে জানিয়ে দিতে হবে তার সম্পদ থেকে দিলে তাসিমা ইসলাম জানতে চেয়েছেন হজমরার দম কি কোরবানির সাথে দেওয়া যায় প্লিজ একটু বলবেন হজমরার দম আপনাকে মক্কাতে দিতে হবে এটা বাইরে দিলে হবে না আপনি মনে করার কোনো কারণে যে আমার এলাকাতে আমি করে নেব S K K F A ID থেকে প্রশ্ন করেছেন একজন নারী তার স্বামীর দাদা মামা চাচা বোনের স্বামীর সাথে কেমন পর্দা মেনে চলতে পারে ভাই একজন মেয়ে মানুষ তার স্বামীর দিককার যে আত্মীয়র কথা আপনি বলেছেন দাদা চাচা মামা ফুফা এইসব এরকম যারা আছেন এমনকি বোনের স্বামী এবং তার আত্মীয় এরকম যারা আছেন এদের সকলের সাথে অন্য একজন অপরিচিত মানুষের সাথে যেভাবে পর্দা করতে হবে ঠিক একইভাবে ওনাদের সাথেও পর্দা করতে হবে কারণ এনারা সবাই নন মাহারাম গায়রে মাহারাম এরা কেউই মাহারাম নন যেহেতু মাহারাম নন অতএব তাদের সাথে পরিপূর্ণরূপে যথাযথ নিয়মে পর্দা করতে হবে যদিও মনে হচ্ছে ওনারা আমাদের কাছের আত্মীয় ঠিক আছে দূর থেকে খাতির যত্ন পর্দার আড়াল থেকে খাতির যত্ন করবেন বাট পর্দার বিধিবিধান কথা বলা তারপর তাদের সামনে যাওয়া নিজের স্বাভাবিকভাবে আপনার মাহারামের সামনে যেভাবে আপনি যেতে পারেন সেভাবে আপনি তাদের সামনেও যেতে পারা এ বিষয়গুলো অনুমোদিত নয় যার কারণে তাদের সাথে পরিপূর্ণ পর্দা করতে হবে এক্ষেত্রে স্বামী যদি না বুঝে তাকে বুঝিয়ে নিতে হবে এবং কোরআন এবং সন্ন্যার নির্দেশনা তাকে জানিয়ে দিতে হবে যে নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া অন্য কারোর সাথে দেখা দেওয়া জায়েজ নাই এই লোকগুলো সে নির্দিষ্ট মানুষগুলোর বাইরের মানুষ যার কারণে এদের সাথে দেখা দেওয়া যায়জ নাই যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম অর্থাৎ একজন মেয়ে মানুষ যে সমস্ত পুরুষদের সাথে বিবাহ করতে পারবেন না তার স্বামী ছাড়া সেই লোকগুলোর সাথে তিনি সরাসরি দেখা করতে পারবেন আর এনার বাইরে তার বাইরে অন্য কোনো লোকের সাথে তিনি দেখা করতে পারবেন না যেমন ভাই যেমন বাবা এই সমস্ত লোকগুলোর সাথে একজন মেয়ের মানুষের বিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম যার কারণে তাদের সাথে সাক্ষাৎ করা যাবে যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অপশন আছে তাদের সাথে দেখা দেওয়া যাবে না তাদের তালিকা আল্লাহ সুমতাল্লাহ কোরআন কারিমে উল্লেখ করেছেন এরপরে আফসানা হুদা আপনি জানতে চেয়েছেন কোনো বিবাহযোগ্য নারী মনে মনে স্বামী সংসার এসব নিয়ে যদি কল্পনা জল্পনা করে তবে কোনো গুণা হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন আফসানা যদি কোনো মা বোন অথবা কোনো ছেলে মানুষ যদি তার স্বামী হবু স্বামী বা হবু স্ত্রী নিয়ে জল্পনা কল্পনা করে তাহলে সাধারণ জল্পনা কল্পনাতে কোনো প্রকার গুণা হবে না কারণ তিনি কোনো অন্যায় করছেন না কোনো সোনা কোনো নির্দেশ তিনি লঙ্ঘন করছেন না কিন্তু বিশেষ কোনো ব্যক্তিকে যদি তিনি টার্গেট করে তার হবু স্বামী হবু স্ত্রী হিসাবে জেনে তার রূপ তার চেহারা ছবি এগুলো তিনি কোনোভাবে দেখে সেটাকে মনে মনে জল্পনা কল্পনা করেন এবং মনে মনে তার সাথে আপনার এমন কোনো তাকে এমন কোনো দৃশ্য তা নিজের স্মৃতিতে তাকে নিয়ে আটেন যেটা আপনার স্বামী স্ত্রী আঁটে থাকে তাহলে সেক্ষেত্রে এটি হারাম হবে না জায়েজ হবে কারণ তিনি এখন আপনার স্ত্রী নন অথবা আপনার স্বামী নন হ্যাঁ আপনার কে আসবে আপনার জীবনে আপনি জানেন না কিন্তু মনে মনে থাকেনি আপনি ভাবছেন ইতিবাচক ভাবনা তাহলে সেক্ষেত্রে আপনার এই ভাবনাতে কোনো অসুবিধা নেই তারপরেও মনে মনে যদি আপনি বাজে চিন্তা করেন তাহলে সেটা কিন্তু নিষিদ্ধ হবে আপনি স্বপ্ন দেখছেন একটা সুন্দর সংসারের সুন্দর ঘরের ভালো আচরণের তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লা তাহলে আবারও বলছি যে হবু স্বামী হবু স্ত্রীকে নিয়ে জল্পনা কল্পনা করাতে কোনো অসুবিধা নেই যদি সেটা সাধারণ জল্পনা কল্পনা হয় কিন্তু যদি সেটা এমন হয় যে সেক্সুয়াল কোনো দৃশ্য আপনি জল্পনা কল্পনায় আনছেন অথবা আপনি স্বামী স্ত্রী সুলভ কোনো ভাবনা তার আপনার মনের ভিতরে আনছেন তাহলে সেটি জায়জ হবে না এটা নিষিদ্ধ যৌনতার অন্তর্ভুক্ত হবে আর যদি নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে আপনি তার চেহারা ছবিকে আপনার স্মৃতিতে এনে তারপরে তাকে আপনি নিয়ে বাজে কোনো চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাও নিষিদ্ধের আওতায় পড়বে রাহিমা আক্তার রোজি আপনি জানতে চেয়েছেন আমার স্বামী স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি করার কোনো আমল আছে কি না বোন রহিমা অনেক মা বোনদের এই প্রশ্ন এ প্রশ্নের উত্তরে আমরা এর আগেও বলেছি এখনও বলছি বিশেষ কোনো নির্দিষ্ট কোনো দোয়া সুনির্দিষ্ট করে বলা হয়নি কোরআন সুন্নাতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো করবার জন্য তবে যে কোনো ব্যক্তির ভালোবাসা পাওয়ার জন্য সর্বপ্রথম বিষয় হলো একজন মানুষকে তাকে অবলম্বন করার চেষ্টা করা যখন মানুষ আল্লাহ তালার ভালোবাসা অর্জন করেন আল্লাহ সুহামতাল্লাহ সন্তুষ্টি অর্জন করেন তখন জমিনে যারা থাকে তাদেরকে নবমণ্ডলে যারা থাকে তাদেরকে ওই ব্যক্তির প্রতি ভালোবাসা যেন হয় সেই নির্দেশ আল্লাহ সুমতালার পক্ষ থেকে জারি করা হয় এই জন্য আমাদের প্রথম কাজ হবে আল্লাহর প্রিয়পত্র হওয়ার চেষ্টা করা আপনি আল্লাহর প্রিয়পত্র যদি হওয়ার চেষ্টা করেন তখন স্বামীর ভালোবাসাটা আপনার কাছে আসলে মুখ্য হবেও না আপনার কাছে মনে হবে যে কেউ কোনো স্বামী যদি আমাকে অন্যায়ভাবে ভালো নাও বাসেন কম বাসেন তাতে আমার কিচ্ছু হারাবার নাই আমি মহান সৃষ্টিকর্তাকে আমার রব্বুল আলমিনকে ভালোবাসি তার আদেশ নিষেধকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানি দুনিয়ার কে আমাকে ভালোবাসলো না বাসলো এগুলো একেবারে গৌণ মনে হবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো সাংসারিক জীবনে প্রশান্তির জন্য মানসিক স্থিরতার জন্য অবশ্যই স্বামী স্ত্রী এক অন্যের ভালোবাসাটা খুবই প্রয়োজন সেক্ষেত্রে স্বামী যদি অবিবেচক হন অথবা স্ত্রী যদি অবিবেচক হন এবং তা তিনি যদি আপনার ভালোবাসার আপনার মূল্য না দেন বা আপনাকে ভালো না বাসেন তাহলে সেক্ষেত্রে আপনি সাধারণভাবে আল্লাহ সুমাতালার কাছে যে দোয়াগুলো করলে মানুষের মুসিবত এবং বিপদ দূর হয় সেগুলো করবেন তাকে অবলম্বন করার পাশাপাশি সেই দোয়াগুলোর মধ্যে একটা ইস্তেফার করবেন দরুদ পড়বেন বেশি বেশি করে এবং দোয়াই অনুজ বেশি বেশি করে পড়বেন লাইলান্তা সুহানা কেন কুন্তুবিনা জলমিনের মাধ্যমে আশা করা যায় ইনশাআল্লাহ বিদিন আপনার সমস্যা দূর হবে সাংসারিক অশান্তি দূর হয়ে যাবে বাকি স্বামী স্ত্রী ভালোবাসার জন্য এক ভালোবাসা তৈরি করার জন্য অনেক তাবিজ কবজ অনেক পানি পড়া ইত্যাদি দেওয়া হয় এগুলোর কোনো ভিত্তি কোনো হাদিস থেকে প্রমাণিত নয় বিধায় আমরা এই সমস্ত পন্থায় যাব না আমরা আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া করব সিদ্দা গিয়া আল্লাহ সুমাতাল্লার কাছে দোয়া করব বিভিন্ন দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করব সাধারণভাবে আর বিশেষভাবে এই দোয়াগুলো পড়বো এবং সবচেয়ে বড় কথা হলো শুরুতে যেটা বলেছি আল্লাহর ভালোবাসা নিজের ভিতরে আনার চেষ্টা করবো তাকে অবলম্বন করব আহমদ জাবির জানতে চেয়েছেন একজন পর্দানসী নারীর ছয় লক্ষ ফেরিস্তার সমান এই কথার কোনো রেফারেন্স আছে না প্লিজ জানাবেন না আহমদ জাবের ভাই একজন পর্দানসীন নারীকে ছয় লক্ষ ফেরিস্তার সমান যদি কেউ দাবি করে থাকেন এটা ভিত্তিহীন কথা এর সাথে কোরআন সুন্নার কোনো সম্পর্ক নাই আমরা এরকম কোনো কথা রসুল আকরম সাল্লাহ সাল্লামের কোনো হাদিস থেকে পাইনি যার কারণে এ ধরনের কথা থেকে আমরা বেঁচে থাকবো যে সমস্ত কথাগুলো কোরআন সুন্না থেকে প্রমাণিত নয় সেগুলো লোকমুখে প্রচলিত হলেও আমরা সেগুলোকে হাদিসের কথা বলে প্রচার করতে যাব না কারণ রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান কাদাবা আলাইয়া মতো আমেদান ফালিয়াতাবাউয়া হুমিনান্না যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা কথা বলবে সে ব্যক্তি যেন তার ঠিকানাকে জাহান নামে নিশ্চিতভাবে জেনে রাখে যার কারণে এ ধরনের কথা থেকে আমরা বেঁচে থাকবো নুসরাত বিন তানোয়ার জানতে চেয়েছেন জওয়ালের নামাজ সম্পর্কে জানতে চাই বোন নুসরাত জওয়াল জওয়ালের নামাজ বলতে আসলে বোঝানো হয়ে থাকে সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলার পরপর যে নামাজ পড়া হয় কিছুক্ষণ পর আর কি পর বলতে সাথে সাথে না কিছুক্ষণ পর যে নামাজ পড়া হয় এটাকে জাওয়াল নামাজ বলা হয় এবং এই জাওয়াল নামাজ সম্পর্কে অনেক ওলামা ইকরামের বক্তব্য হলো জোহরের ওক্ত হওয়ার ঠিক আগে যে নামাজটা পড়া হয় অনেকে বলেছেন যে জোহরের ওক্ত হওয়ার পরে আজানের পরে যে সুন্নত পড়া হয় ওইটাকেই জাওয়াল নামাজ বলা হয় দুটি মত রয়েছে তো এই জাওয়াল নামাজ বিলুপ্ত সুন্নার ভিতর একটি আমরা প্রথম অর্থ যদি ধরি তাহলে সেক্ষেত্রে জাওয়ালের নামাজ আজকাল আমরা খুব একটা কাউকে পড়তে দেখি না অথচ এই নামাজের ব্যাপারে ফজিলত রয়েছে কেউ সূর্য আপনার যখন জাওয়াল হয়ে যায় তখন দুই রাকাত অথবা চার রাকাত নামাজ আপনার পড়ার কথা হাদিসে রয়েছে এটাই জাওয়াল নামাজ এরপরে মহসেন রীতা আপনি জানতে চেয়েছেন বিসিএস কাস্টমস পদে মেয়েরা কি পর্দার সাথে চাকরি করতে পারবে পর্দার সাথে যদি চাকরি করার সুযোগ থাকে কোনো অসুবিধা নেই কিন্তু পর্দার সাথে করার সুযোগ যদি থাকে ইনশাল্লাহ করা যেতে পারে এমডি মুক্ত আকাশ আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন চন্দ্রগ্রহণ আর অন্তঃসত্ত্বা সম্পর্কে বলুন দেখুন চন্দ্রগ্রহণ এর সাথে অন্তঃসত্ত্বার কোনো সম্পর্ক নেই আমাদের সমাজে লোকমুখে প্রচলিত আছে চন্দ্রগ্রহণ করা অবস্থায় অন্তঃসত্ত্বা মহিলার কিছু করণীয় আছে বর্জনীয় আছে কিছু বিষয়ে সাবধান থাকতে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা ভুয়া কথা এগুলো অবৈজ্ঞানিক এবং অনইসলামিক এর সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই ইসলামের কোনো সম্পর্ক নেই বরং চন্দ্রগ্রহণের সময় পদ কাজ হলো চন্দ্রগ্রহণের নামাজের আয়োজন করা সেটা আমাদের সমাজে খুব একটা নাই কিন্তু ভুয়া ভিত্তিহীনটা খুব বেশি প্রচলিত আছে চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে একজন অন্তঃসত্ত্বা মা বোন তিনি অন্য দশ সময় যা করতেন এই সময়টা তো তা করবেন তার জন্য বিশেষ কোনো করণীয় নাই চন্দ্রগ্রহণের সময় সুন্নত নামাজ ছাড়া আর কোনো করণীয় অথবা বর্জনীয় কোরআন অথবা সুন্না থেকে আমরা জানতে পারি না এরপরে আহমদ হুসেন জানতে চেয়েছেন সহশিক্ষা গ্রহণ করা কি জায়েজ কি কি সতর্কতা অবলম্বন করে সহশিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া যেতে পারে সহশিক্ষা বলতে নারী এবং পুরুষ একসঙ্গে আপনার এক এক জায়গায় পাশাপাশি বসে যদি শিক্ষা গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে ইসলামের দৃষ্টিকোণ এটা অ্যালাউড নয় আমাদেরকে পরিষ্কারভাবে বলা হয়েছে পর্দার বিধানটাকে মেনে চলবার জন্য এবং আল্লাহ তালা নামাজের ক্ষেত্রে পর্যন্ত বলেছেন যে ওহাইরু সুফুফিন নিসাই আখের হন্না মহিলাদের উত্তম সফ হলো নামাজের শেষ সফ পুরুষদের পরে মেয়েরা আলাদা করে কাতার করবেন পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়াকে জায়েজ বলা হয়নি হারাম বলা হয়েছে এবং কারণে সালাদ নষ্ট হবে যদি ফরজ নামাজ জামাতের সাথে নামাজ পড়া হয় সেই জায়গা থেকে আমরা বলি যে সহশিক্ষা পাশাপাশি বসে নারী পুরুষ একসাথে শিক্ষা গ্রহণ করা জায়জ নাই এমনকি পর্দার সাথেও যদি হয় এটি মানুষের মনের ভিতরে অস্বস্থা এবং বাজে চিন্তা আনবে এবং মানুষকে মনে মনে জেনার দিকে প্রলুব্ধ করবে আরও অনেক সমস্যার কারণে আমরা বলি যে সহশিক্ষা এটাকে ইসলামী সরিয়া অ্যালাউ করে না হ্যাঁ নারী পুরুষ একসাথে যদি পাশাপাশি বসে দুইটা আলাদা আলাদা শাড়িতে বসে এবং সম্পূর্ণ পর্দার সাথে পরে প্রত্যেকে যার যার নজর হেফাজত করতে পারে তাহলে সেক্ষেত্রে পর্দার বিধান লঙ্ঘন না হলে সেই শর্তে হতে পারে আর যদি মাঝখানে পার্টিশন দিয়ে হয় তাহলে সেটা হবে সবচেয়ে ভালো এবং নিরাপদ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন সব ধরনের গুনাহ থেকে ফারহানা চৌধুরী আপনি জানতে চেয়েছেন মারা যাওয়ার পর সবাই ছবি দিয়ে শোক প্রকাশ করে ইসলামী দৃষ্টিতে ব্যাখ্যা করলে ভালো হয় দেখুন ছবি দিয়ে আপনার শোক প্রকাশ করা এটা ইয়েতে আমাদের আপনার ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে এটা কোনো প্রশংসনীয় কাজ নয় যদি ছবিটা আপনার প্রিন্টেড হয় প্রিন্ট করা কোনো ছবি দিয়ে আপনি যদি এরকম করেন যে প্রিন্ট করার ছবি দিয়ে ব্যানার তৈরি করে কারো সুখ পালন করছেন তাহলে তো আপনি হারাম করছেন এবারে কোনো আলমেন কোনো দ্বিমত নেই আর যদি ডিজিটাল ছবি থাকে বা আনপ্রিন্টেড থাকে সফট কপি থাকে সেটা দিয়ে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আপনি শোক জানালেন তাহলে সেটাও অনুত্তম কাজ কারণ ছবির ব্যবহার অপ্রয়োজনে করা কোনো আলেমের কাছেই প্রশংসনীয় কাজ নয় এটা কোনো প্রয়োজনের মধ্যে পড়ে না তাছাড়া মৃত ব্যক্তির ছবিকে আমাদের প্রচার করে বেড়াতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই অন্তত শোক পালন করার জন্য তার জন্য দোয়া চাওয়ার জন্য বিধায় এগুলো অনুচিত কাজ অনুত্তম কাজ প্রিন্ট করলে সেটা সরাসরি হারাম আর প্রিন্ট করা ছাড়া হলে সেটাও অনেক আলমের মধ্যে হারাম বিধায় কাছ থেকে আমাদের বেঁচে থাকতে হবে এরপরে আতিকা তাবাসুম আপনি জানতে চেয়েছেন উত্তর দিকে পা দিয়ে শোয়া কি পাপ না উত্তর দিকে পা দিয়ে শোয়া পাপ এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি এরপরে বোন ফাতেমা প্রশ্ন করেছেন আমার স্বামী মৃত্যুতে তার অফিস কর্তৃক অনুদান স্বরূপ আমার নিকট ব্যাংকে দশ লক্ষ টাকা ব্যবসার মূলধন চার লক্ষ সত্তর হাজার টাকা ও তিন ভরি গহনা আছে এই সম্পদের মালিক পরিবারের দুই সন্তান সহ আমি আমাদের পরিবারের কোনো উপার্জনক্ষম লোক নেই প্রশ্ন হচ্ছে এই সম্পদের জাকাত দিতে হবে কিনা দিলে কীভাবে দিতে হবে লক্ষ্মী ব্যাংকে টাকা হতে পাঁচ হাজার টাকার মতো এবং ব্যবসা থেকে তিন মাস অন্তর অন্তর কিছু টাকা লভ্যাংশ পাই যেটা সংসারে খরচ হয় বোন ফাতিমা আল্লাহ তালা আপনার প্রতি রহম করুক আপনার স্বামীকে আল্লাহ তালা মাফ করুক সম্পদের জাকাত আসলে এটা আসে হলো সম্পদ থাকলে আমার প্রয়োজন আছে নাই আমি অক্ষম অথবা ওটা আমার কাজে লেগে যাচ্ছে বিষয়টি সেরকম না বিষয় হলো যে জাকাত যোগ্য সম্পদ থাকলে জাকাত এসে যাবে আপনাদের স্বামীর মৃত্যুর পরে স্বামীর সম্পত্তি আপনারা যে কজন ওয়ারেশন তাদের মধ্যে হারাহারিতে ভাগ করার পর প্রত্যেকে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হবেন কিনা যেই সম্পদের কথা আপনি বলেছেন বিবরণী দিয়েছেন সেটাতে মালিক হয়ে যাওয়ার কথা যদি সেটাই হয় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে জাকাত দিয়ে যেতে হবে এখন কথা আমরা কোথেকে জাকাত দিব আপনার উপার্জন থেকে আপনাকে জাকাত দিতে হবে এবং জাকাত দিয়ে যাতে আপনার মানে আপনার ভরণ পোষণ অসুবিধা না হয় জাকাত দেওয়ার ফলে সেজন্য আপনার টাকাটাকে আপনাকে ব্যবসায় খাটাতে হবে অথবা এমন কোনো পলিসিতে আসবে যে জাকাত সেখানে প্রয়োগ হয় না সেই পলিসিতে চলে আসলে কথার কথা আপনি ভাগ করে এমন ওয়ারিসদের মধ্যে এটাকে এমন একটা মানে সম্পদ রূপান্তর করে ফেললেন যার জাকাত হয় না তাহলে সেক্ষেত্রে সেটা আপনি করতে পারবেন এ বিষয়ে বিস্তারিত কোনো আলমের সাথে যদি আপনি সাক্ষাৎ করে কথা বলেন তাহলে সেটা ভালো হবে তবে স্বাভাবিকভাবে আপনার উপরে জাকাত আসবে আর জাকাত দিলে সম্পদ যে কমে যাবে সেটা হলো বাহ্যিক দৃষ্টি মূলত আল্লাহ সুমাতারা সেখানে বারকাত দিবেন জাকাত শব্দের জাকাতের একটা মিনিং তো হলো আর নো অর্থাৎ বৃদ্ধি হওয়া এর ফলে আল্লাহ সুমতালা বারাকা দান করে থাকেন সাবরিনা চাঁদনি আপনি আইডি থেকে প্রশ্ন করেছেন ঘরে উঁচু করে চুল বাঁধা যাবে কি না হ্যাঁ উঁচু করে মাথার উপরে উঁচু করে চুল বাঁধার পরে আমরা জানি হাদিসে নিষেধ রয়েছে বিশেষ করে এটা শয়তানের কর্মকাণ্ড এবং উটের পিঠের উঁচু অংশের মতো মাথাকে উঁচু করে চুল বাঁধা এটা উচ্ছৃঙ্খল মেয়েদের আলামত এটাকে হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে ঘরেও যদি একান্ত প্রয়োজন না হয় এরকম চুল না বাঁধাই উচিত হ্যাঁ স্বামীর যদি সন্তুষ্টির ব্যাপার থাকে মনোরঞ্জনের বিষয় থাকে সেক্ষেত্রে অনুমোদন হতে পারে আশরাফুন নাহার আতিয়া জানতে চেয়েছেন মেয়েদের কপালে টিপ পড়াকে হারাম হা হ্যাঁ, বোন মেয়েদের কপালে টিপ পড়া এটা বিধর্মীদের সাথে সাদৃশ্যপূর্ণ বিষয় আর বাহিরে যদি এটি পরে যান তাহলে সেক্ষেত্রে পর্দাহীন অবস্থায় আপনি টিপের মাধ্যমে আকর্ষণীয় করে তুলছেন অন্য দৃষ্টি আকর্ষণ করছেন সে তো আরও হারাম পরিষ্কারভাবে হারাম এবং কয়েক হারামের সমন্বয় সেখানে রয়েছে এমনি ঘর বাড়িতে যদি আপনার স্বামীকে দেখানোর জন্য সৌন্দর্যের জন্য করেন কারোর সাথে সাদৃশ্য ইয়ে করা ছাড়া তাহলে সেটি হতে পারে সীমিত পরিসরে মাসুদুর রহমান হিমেল জানতে চেয়েছেন স্ত্রীর নামে নামের শেষে স্বামীর নাম যুক্ত করার এই বিধান কী ভাই মাসুদুর রহমানের বিষয়ে আমাদের একটা ভিডিও ক্লিপ রয়েছে আমাদের চ্যানেল এবং পেজে আপনি সার্চ করলে পেয়ে যাবেন স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো বিষয় নয় স্ত্রীর নামের শেষে বাবার নামের অংশ যুক্ত থাকবে শুধু স্ত্রী নয় স্বামী স্ত্রী নারী পুরুষ আমাদের সকলের পরিচয় হলো আমাদের বাবা আর মাধ্যমে এবং আমাদের বংশীয় পরিচয়ের মাধ্যমে বাবা পর দাদা পরদাদা এইভাবে বংশীয় নাম থাকবে কিন্তু আমাদের নামের শেষে বিশেষ করে আমাদের দেশে আমরা দেখি এবং পৃথিবীর অনেক দেশে দেখি মা বোনদের মধ্যে বিয়ের পরে স্বামীর নামের অংশকে নিজের সাথে জুড়ে দেন এটা ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রশংসনের কারণে ইসলামিক কালচার বা সংস্কৃতি নয় মেয়ে হোক ছেলে হোক সবার পরিচয় বাবার সাথে কোনো মেয়ে যদি তার স্বামীর নামের অংশ জুড়ে দেন নামের শেষে তার স্বামীর সঙ্গে আলোচনা করে বিচ্ছেদ হয়ে গেল তখন তখন তার নামটা তো পরিবর্তন করতে হবে আরেকটা নাম তার রাখতে হবে এই জন্য এটা প্রশংসনীয় বা ইসলামিক কালচার নয় শাহানা আইডি থেকে প্রশ্ন করেছেন ঈদের পরদিন থেকে রোজা কি রাখা যায় জানালে খুব উপকৃত হতাম বোন হা ঈদের পরদিন থেকে রোজা রাখা যায় ঈদের দিন শুধু রোজা রাখা নিষেধ কোরবানি এই আপনার রোজার ঈদের বা ঈদুল ফিতরে ঈদুল আজহার ক্ষেত্রে ভিন্ন কথা ঈদের দিন ঈদের পরে আরও দুই দিন বা তিন দিন রোজা রাখতে পারবেন না তারপর থেকে আপনি রোজা রাখতে পারবেন আইয়ামা শিখে যে দিনগুলো আর কি সেই দিনগুলো আপনি রোজা রাখবেন না তারপর থেকে আপনি রাখতে পারবেন সেই নাদিয়া আফরিন তমা জানতে চেয়েছেন বাচ্চাদের নাভি মাটির নিচে ফেলতে হয় এটা কি সহিনী আমজি মাটির নিচে পোতা ছাড়া কোথায় ফেল করবেন আপনি যে এটা অশুদ্ধ নিয়ম